হ্যালো গাইজ আমি আপনাদের আবার জানি আমার হ্যাপ ক্লান্সের একটা নতুন এপিসোডে তো আপনারা আজকে আমি আপনাদের দেখাবো যে আমি যে আপনারা তো দেখেছেন থামলেনটা কেমন অনেক কিছু ফ্রি ফ্রি ফ্রি দেখাচ্ছে সব কিছু তো প্লাস টাইটেলটাও দেখে নিয়েছেন যে কী বিষয়ে আমি ভিডিওটা আজকে বানাতে চলেছি তো ভিডিওটা আজকে বানাবো আমি যে প্রচুর জেমস এখন দেখছেন আপনারা প্রচুর gems free plus XP plus ওয়ার্ল্ডিং অনেক কিছু ফ্রি টাইটেল রয়েছে তো চলুন দেখে নিই আগে ফার্স্ট আমার তো একটা বিল্ডার ফাঁকা রয়েছে এখানে দেখিয়ে দিই এখান থেকে আমি একটা জেমস বক্স বক্স পেয়ে গেছি তো এখানে আমি কাট করলাম তো এটা রিমুভ হচ্ছে তো রিমুভ হতে চলুন এখান থেকে কিছু কিছু কিছু আমার রেওয়ার্ডগুলো এখন নেওয়া নিয়ে এখান থেকে একটা নেবো আমি এখান থেকে আরও জেমস নিতে পারতাম কিন্তু নিলাম না এখান থেকে একটা পোশান এখান থেকে গোল্ড এখান থেকে এইটটি জেমস এখান থেকে গোল্ড তো চলুন কালেক্ট করি তো কালেক্ট আমরা করে নিলাম এখান থেকে রিওয়ার্ড তো এখানে আমার আশিটা জেমস প্লাস একত্রিশ লাখ গোল্ড প্লাস একটা একটা পোশান পেয়ে গেলাম প্লাস এখানে দেখুন এখানে রিমুভ হয়ে গেল এখান থেকে আরও পঁচিশটা জেমস জেমস বক্সে পেয়ে গেলাম এখন আমার ভিলেজে প্রচুর প্রচুর পরিমাণে ট্রি রয়েছে ট্রি বুশ রয়েছে এগুলো আমি সরিয়ে আমি এখন অনেক কিছুই পেতে পারি অনেক জেমস পেতে পারি তো আমি এখন এগুলো কাটছি না কারণ আছে এগুলো আমি পাঁচ দিয়ে পাঁচ লম্বা করে সাজাবো কাটলে এইগুলো কাটতে পারি তো এখন কাটবো না আপনাদের এখন দেখাবো আরও অন্য একটা জিনিস সেটা হচ্ছে আজকের যে ইভেন্টটা আজকে ইভেন্টটা এসেছে হ্যাঁ আজকে ইভেন্টটা এখন দুদিন সতেরো ঘন্টা টাইম এটা আমাদের এইটি পার্সেন্ট ডিস্ট্রয় করতে হবে মাল্টিপ্লেয়ার ব্যাটেলে টোটাল মানে দেখুন আমার এখানে একশো ষোলো বাই আটশো মানে কীভাবে হলো একশো ষোলো বাই আটশো আপনাদের দেখিয়ে দিই এখান থেকে দেখুন আমি দুটো লাস্ট দুটো অ্যাটাক করেছিলাম এই ইভেন্ট আসার পরে সেটা হচ্ছে একটা sixty six point fifty percent তো sixty six plus fifty percent equal to কত হচ্ছে একশো ষোলো পার্সেন্ট তো এইভাবে যত পার্সেন্ট করে আমরা গেন করবো মানে গেন করবো যত করে আমরা ডিস্ট্রয় করবো নাকি জিততে হবে কি হারতে হবে এটা না আমাদের জাস্ট ডিস্ট্রয় করতে হবে টোটাল এইটি পার্সেন্ট মানে আটশো পার্সেন্ট ডিস্ট্রয় করলে আমরা পাঁচটা ওয়ার্ল্ডিং প্লাস চল্লিশটা জেমস প্লাস চারশো এক্সপি পেয়ে যাবো তো আমাদের ক্লান ওয়ার ক্লান ওয়ার লিগও আসছে তো এই ইভেন্টটাও আমরা খেলবো আমাদের একশো ষোলো পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আমার বুঝতে বসানো সব কিছু রেডি হয়ে গেছে তো চলুন দেখিয়ে দিই আপনাদের একটা অ্যাটাক করে আমি কীভাবে অ্যাটাকটা করবো আজকের অ্যাটাকটা তো কেউ আমার সিসিতে দেখুন কিছুই নেই আজকে তো উইদাউট কোনো ট্রুপস সিসিতে উইদাউট কিছুই আমি ছাড়া আমি আজকে অ্যাটাক করতে যাচ্ছি সেখানে একটা ভালো বেস সার্চ করে আপনাদের দেখিয়ে দেবো ফার্স্ট এই বেসটাই অ্যাটাক করে দিই তো এখানে যদি অ্যাটাক করি আমি ফার্স্ট আমি অ্যাটাকটা করবো যেভাবে একটু দেখতে দিতে হবে নাইন সেকেন্ড টাইম আছে এখানে তো আমি কুইন ওয়াক করাবো ফার্স্ট কুইন ওয়াক ফার্স্ট এখানে কুইন পিছনে হিলার ছাড়বো একটু লেট করবো এখনও টাইম আসেনি এবার হিলার দিয়ে দেবো দুটো হিলার দিয়ে দিলাম এখান থেকে এবার মিনার সব ছেড়ে দেবো আমাদের টু মানে দুটো স্টার তো উঠে যাওয়ারই কথা কুইন রয়েছে আমাদের কিং কুইন আরে টাউন হলটা টেক ডাউন কর আরে কুইনটা টাউন হলই টেক ডাউন করলো না টাউন হলটি টেক ডাউন করলো না আরে সেট ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের সিক্সটি ওয়ান পার্সেন্ট চলে এসেছে আমাদের পার্সেন্টেজের পর আমরা এখন নির্ভর করছে আমাদের মানে ইভেন্টটা আমাদের কী হবে মানে সিক্সটি ওয়ান যেটা আমি এখানে ডিস্ট্রয় করলাম সিক্সটি ওয়ান পার্সেন্ট তো সিক্সটি ওয়ান পার্সেন্ট যখন আমি ডিস্ট্রয় করলাম তো দেখুন এখানে সিক্সটি ওয়ান প্লাস হয়ে গেল তো one seven seven percentage total হয়ে গেল চলুন আর একটা ট্রেনে বসিয়ে দিই spell five plus one request রিকোয়েস্টও দিলাম তো এটা ছিল আমাদের আজকের এপিসোড তো এই এপিসোড আমি দেখালাম যে কেমন কী ছিল তো এখান থেকে আমি এখন একটা বিল্ডার কাজে লাগাবো আমার আপডেট এখন হচ্ছে পয়জন আপডেট হচ্ছে তো এই অ্যাটাকটা আমি আজকে দেখালাম আপনাদের কীভাবে ইভেন্টটা নিউ ইভেন্ট আর কতগুলো জেমস আমি পেলাম একবার এখনও যদি আমি দেখাই আপনাদের আমি এখন প্রচুর প্রচুর প্রচুর পরিমাণে জেমস এখান থেকে পেতে পারি তো আমি জেমস আমার অত দরকার নেই আমার অনেকগুলো অনেকই জেমস আছে তাও আমি নিই মাঝের মধ্যে এটা ওটা কেটে কেটে কিনি এইসব গাছ টাছগুলো কেটে তো যদি আজকে ইভেন্টটা ভালো লেগে থাকে দেখুন এখানে আবার একটা জেমস জেমস পেলাম আমি একটা ট্রি রিমুভ করে তো যদি আমাদের আপনাদের এই ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর দুজনের কাছে শেয়ার করবে ভুলবেন না আর কোনো ভিডিও সাজেশনের জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওয়ে